you. আজকের এই বাংলাদেশ সভাপতি আন্দোলন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জেলাতে রূপান্তর করতে যাচ্ছেন তিনি আমাদের আস্থা ও ভালোবাসার প্রতীক জননেতা বীর বাহাদুর